আমার গোপুর বাবা মাওলানা আমি তোমার দিওয়ানা কবুল করিও বাবা ভক্তের মনের বাসনা আমার গোপুর বাবা মাওলানা গোপুর বাবা মাওলানা আমি তোমার দিওয়ানা কবুল করিও বাবা ভক্তের মনের বাসনা কপুর বাবা মাওলানা আমার কপুর বাবা মাওলানা আমি তোমার দিওয়ানা কবুল করিও বাবা ভক্তের মনের বাসনা কপুর বাবা মাওলানা তোমার নামে হেরের পাগেলা কত আশোকে হয় মাস্তানা তোমার নামের পাগল দ্বারা কত ভক্ত হয় মাস্তানা আবার ঘর বাড়ির সব সাইরা দিয়া ঘর বাড়ির সব সাইরা দিয়া হইছে তোমার দিওয়ানা গফুর বাবা মাওলানা আমি তোমার দিওয়ানা বাসনা গফুর বাবা মাওলানা হয়েছে তোমার রূপটা দেখিয়া খেলা খেলাইছো গফুর কাওয়া মাওলানা আমি তোমার দিওয়ানা কবুল করিও বাবা ভক্তের মনের বাসনা গফুর বাবা মাওলানা গফুর বাবা মাওলানা আমি তোমার দিওয়ানা কবুল করিও দয়াল ভক্তের মনের শোনা গফুর বাবা মাওলা রাম কান্দে বৈশা বাবা কইরাছি কত গুণা পাপ করি গপুর বাবা তোমার চরণ ছাড়ব না কাঙ্গাল রাম কান্দে বৈশা বাবা গফুর বাবা লাগিয়া কত গুণা করছি বাবা দিয়ে ভুলিও না বাজান যাওয়ার নাই যে ঠিকানা গফুর বাবা মাহুরানা আমি তোমার দিওয়ানা কবুল করিও বাবা ভক্তর মনের শোনা গফুর বাবা মাহুলানা আমি তোমার দিওয়ানা কবুল করিও দয়াল ভক্তের মনের শোনা গফুর বাবা মাহুলানা সোনা গফুর বাবা মাওলানা উল্টোর দিওয়ানা কবুল কোহরিও দয়াল ভক্তের মনের সোনা গফুর বাবা মাওলানা